মাঠ হইতাম সুন্দর সুন্দর মাইয়া পটাইতাম আমি যদি স্মার্ট হইতাম সুন্দর সুন্দর মাইয়া পটাইতাম মাইয়া পটাইতাম প্রেম করিতাম জঙ্গলে যাইতাম বিয়া করতাম রে কলেজের মাইয়া তুই আমারে করলি দেওয়ানা ও রে কলেজের মাইয়া তুই আমারে করলে দেওয়ানা ওরে আমি যদি হিরো হইতাম ওই কলেজে দোকান দিতাম আমি যদি হিরো হইতাম ওই কলেজে দোকানে দিতাম দোকানে দিতাম ব্যবসা করতাম বাকি দিতাম না রে কলেজের মাইয়া তুই আমারে করলে দেওয়ানা ও রে কলেজের মাইয়া তুই আমারে করলে দেওয়ানা তুই আমারে তুই আমারে তুই আমারে করলি দিওয়ানা কলেজের মাইয়া তুই আমারে করলি